শোনো কীর্তি শোনো চট্টলার যোগ্য নেতার সাতকানিয়া লোহাগাড়ার অহংকার উলামাদের হৃদয়ে ভালোবাসার আধার আবুর জানদ ভীমদের অলঙ্কার শোনো কীর্তি শোনো চট্টলার যোগ্য নেতার সাতকানিয়া লোহাগাড়ার অহংকার ওলামাদের হৃদয়ে ভালোবাসার আধার আপরে জানত ভীমদের অলঙ্কার শুনো কীর্তি শুনো চট্টলার যোগ্য নেতা যিনি অভিজাত দিনী ঘরের যোগ্য ছেলে জীবন সাজাই মহাজ্ঞানী গুণী মানুষের ছায়া তোলে যিনি আল্লামা ফজলুল্লাহর যোগ্য ছেলে জীবন সাজাই বড় বড় আলে আমার ছায়া তলে যিনি অভিজাত তিনি ঘরের যোগ্য ছেলে জীবন সাজাই মহাজ্ঞানী গুণী মানুষের ছায়া তলে যিনি আল্লামা ফজলুল্লাহর যোগ্য ছেলে জীবন সাজাই বড় বড় আলে আমার ছায়া তলে যিনি শ্রেষ্ঠদের এক শ্রেষ্ঠ ব্যক্তি পটিয়া যিনি উত্তর সুরিন দুয়াতুল ওলামা যিনি শ্রেষ্ঠদের এক শ্রেষ্ঠ ব্যক্তি পটিয়া যিনি উত্তর সুরিন দুয়াতুল ওলামা শোনো কীর্তি শোনো চট্টলার যোগ্য নেতা শোনো কীর্তি শোনো চট্টলার যোগ্য নেতা যিনি সাতকানিয়া লোহাগাড়ার শান্তি পথিক সাতকানিয়া লোহাগাড়াই উন্নয়নে ভরে গেছে দিক বিদিক যিনি মানব সেবাই দিন দরদি মহানায় রোহিঙ্গাদের সেবক তিনি গর্ব দুঃখী অসহায়ের সহায় যিনি সাতকানিয়া লোহাগাড়ার শান্তি পথী সাতকানিয়া লোহাগড়ায় উন্নয়নে ভরে গেছে দিক বিধি যিনি মানব সেবায় দিন দরদি মহানায়ক রোহিঙ্গাদের সেবক তিনি গরিব দুঃখী অসহায়ের সহায় যার হাতে উন্নয়নের বইছে জুয়া গরিব দুঃখীর খুলেছে শান্তির দুয়া যার হাতে উন্নয়নের বইছে জোয়ার গরিব দুঃখীর খুলেছে শান্তির দুয়ার শোনো কীর্তি শোনো চট্টলার যোগ্য নেতা শোনো কীর্তি শোনো চট্টলার যোগ্য নেতা আরব বিশ্ব জুড়ে যার প্রশংসা দেশব্যাপী যার অধীনে অগণিত আছে মসজিদ মাদ্রাসা মহামারী করোনায় সব নিশি প্রাণ মানবতার হাত বাড়িয়ে দারে দারে পৌঁছে দিলেন অনুদান আরব বিশ্ব জুড়ে যার প্রশংসা দেশব্যাপী যার অধীনে অগণিত আছে মসজিদ মাদ্রাসা মহামারী করোনায় সব নিষ্প্রাণ মানবতার হাত বাড়িয়ে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিলেন অনুদান যিনি ভিন্ন এক প্রতিচ্ছবি মানবতা যিনি ভালোবাসা লক্ষ কোটি জনতা যিনি ভিন্ন এক প্রতিচ্ছবি মানবতা যিনি ভালোবাসা লক্ষ কোটি জনতা শোনো কীর্তি শুনো চট্টলার যোগ্য নেতা সাতকানিয়া লোহাগাড়ার অহংকার ওলামাদের হৃদয়ে ভালোবাসার আধার আবুরে নদ ভীমদের অলঙ্কার শোনো কীর্তি শোনো চট্টলার যোগ্য নেতা শোনো কীর্তি শোনো চট্টলার যোগ্য নেতা শোনো কীর্তি শোনো চট্টলার যোগ্য নেতা